Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর অন প্যাসিবিয়ান আপনাদের জন্য এই ভিডিওটিতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি সেই ইনফরমেশন সেটা জানতে হলে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে যারা নতুন ভিউয়ার্স এসছেন এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের জুলি ম্যাম কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং প্রত্যেক সময় অনপ্যাসিভ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকেন সেখানেই আজকে জুলি ম্যাম যে পোস্টটি শেয়ার করেছে সেখানে জুলি ম্যাম কনফার্ম করেছে যে আজকে ছয় তারিখ এবং মে মাসের ছয় তারিখ শনিবার আমাদের যে লেজার লাইট শোটা প্রত্যেক শনিবারে হওয়ার কথা অ্যাশসার বলেছিলেন যে এই শনিবারে যে লেজার লাইট শোটা হয় সেইখান থেকে অনেক বেশি আমরা ফিডব্যাক পাই সেই লেজার লাইট শোটা কিন্তু আজকে হতে যাচ্ছে সেটা হলো বাংলাদেশ সময় রাত দশটা পঞ্চান্ন মিনিট এবং ইন্ডিয়ান সময় দশটা পঁচিশ মিনিটে আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে লাস্ট লেজার লাইট শো হয়েছে সেখানে কিন্তু আমাদের ইজিপ্টের যে অফিস হয়েছে কায়রোর সেখান থেকে আমরা বোনাস একটা টপিক জানতে পেরেছিলাম যে এই অফিসটা আগে হয়েছে বা হবে এই বিষয়ে কিন্তু জানতাম না কিন্তু লাস্ট লেজার লাইট শো থেকে আমরা জানতে পেরেছি কিন্তু আজকে যে সেই বিষয়টাই দেখানো হবে সেটা আপনারা একদমই ভাববেন না নতুন কিছু আমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছি সেজন্য কি নতুন কিছু পেতে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের আজকের রাতের লেজার লাইট শোতে সেই সাথে সাথে আপনাদের আরও একটি তারিখ আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামী নয়ই মে মঙ্গলবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে কিন্তু আবারও আরেকটি লেজার লাইট শো হবে এবং ইন্ডিয়ান টাইম সেটা হবে দশটা পঁচিশ মিনিটে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কেউ মিস করবেন না আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটি নিউজ আপনারা জানেন যে জুলি ম্যাম একটি পোস্ট করেছিলেন এবং সেইখানে ডক্টর বিল উইলিয়াম স্যার একটা কমেন্ট করেছেন আমি জানি না আপনারা কতজন সেই কমেন্টটি দেখেছেন যদি কমেন্ট দেখে থাকেন আমি আশা করি যে আপনারা সবাই এক্সাইটেড কমেন্টটি দেখার পরে কারণ বিল উইলিয়াম স্যার লিখেছিলেন যে I I believe it's apple picking season on Tuesday আপনারা বুঝতে পারছেন যে আমাদের আগামী যে দিনগুলো আসছে এর বাংলা কি বিল উইলিয়াম স্যার কী বলেছেন আমি বাংলাটা আপনাদের বলতে চাচ্ছি না কিন্তু আই গেস আপনারা এটা বুঝতে পারছেন যে কি শুরু হতে যাচ্ছে অ্যাপেল অ্যাপেল পিকিং সিজন মানে আমাদের যেটার আশা যেটার প্রত্যাশা সেটা কিন্তু অলরেডি ডান ডিল হয়ে গিয়েছে অ্যাশ স্যারও বলেছিলেন যে আগামী সপ্তাহে আমরা এমন কিছু তথ্য পেতে যাচ্ছি অ্যাজ এ ফাউন্ডার যেটা আমাদের পাওয়ার কথা বা আমরা যেটা প্রত্যাশা করছিলাম এটা নট কাস্টমারদের জন্য অনলি ফাউন্ডার্স স্পেশাল তাহলে এই কথার সাথে অ্যাসারের কথার সাথে ডক্টর বিল উইলিয়াম স্যারের কথা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এবং কি আসতে যাচ্ছে সেটা জানতে হলে আমাদের টুইসডে কি হতে যাচ্ছে সেটা দেখতে হবে সেটা আমাদের উপভোগ করতে হবে সেই সাথে সাথে আপনাদের আরও কিছু আমি ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি আপনারা যারা নিয়মিত এই মুহূর্তে আমাদের ও কানেক্টে প্রবেশ করছেন ওয়েবিনার করছেন সেইখানে কিছু পরিবর্তন এসছে এবং মাইন্ড ব্লোয়িং কিছু পরিবর্তন এসছে আপনারা অনেকেই টাইম জোনটা নিয়ে একটু হ্যাজিটেড ফিল করছিলেন দেখতে পাচ্ছিলেন না বুঝতে পারছিলেন না বা এটা পিক করা যাচ্ছিল না যে বেসিক্যালি আমরা বাংলাদেশি হিসেবে আমাদের ইন্ডিয়ান টাইমটা কিন্তু সিলেক্ট করা লাগতো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান টাইম জোন শুধু না এখানে কিন্তু বিশ্বের যে কয়টা দেশ আছে সব কয়টা দেশেরই কিন্তু টাইম জোনটা অ্যাড করা হয়েছে এটা আমাদের জন্য খুবই একটা ভালো নিউজ আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রোগ্রেস হচ্ছে ডে বাই ডে এটা আমাদের জন্য যেমন বেস্ট এফোর্ড নিয়ে আসবে আমাদের কোম্পানির জন্য তাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ